ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে মহরম মাসে কি করণীয় আর আশুরা বিশেষ করে আশুরা দিনের ফজিলত সম্পর্কে জানতে চেয়েছেন জাজাকাল্লাহ খায়ের সম্মানিত ভাইকে আমাদের এই মহরম মাস এটা হলো চার মাসের মধ্যে একটি সম্মানিত মাস চার মাস আল্লাহর নিকট সম্মানিত মাস তার মধ্যে একটি মাস হল মাহারম মাস শাহরুল্লাহ বলা হয়েছে যে আল্লাহর মাস নবী করিম সাল্লাহ সাল্লাম হাদিসে সেই মুসলিম হাদিসে বলছেন শাহরিল্লাহ মুহারমা মানে আল্লাহর মাস মহারমের মাস তাহলে সম্মানিত একটি মাস মে মাসে যুদ্র বিবাহ করা হারাম এই জন্য এই মাসটি খুবই সম্মানিত একটি মাস এই মাসে করণীয় কী বিশেষ করে আপনার আশুরার দিক মানে দশই মহারম আমাদের কি করণীয় আর কি বর্জনীয় এটা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা প্রথমে একটি হাদিস নবী করিম সাল্লাম থেকে নবী করিম সাল্লাম বলছেন আফদল সিয়াম বাদ শাহরি রমাদন সিয়াম হিল মুহাওয়ার রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতের সিয়াম হলো আল্লাহর মাস মানে মহারমের সিয়াম মহরমের শ্যাম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রমজান মাসের পর এই শ্যাম বিশেষ করে আশুরা শ্যাম হলো গুরুত্বপূর্ণ বেশি পর শ্যামের পর এই শ্যাম নবী করিম সাল আলী সাল্লাম তিনি রাখছেন এবং রাখার জন্য তিনি আমার হাদিসে আছে তিনি আদর্শ দিয়েছেন রাখার জন্য তাহলে গুরুত্ব আছে এই সিয়ামে নবী করিম সাল আলী সাল্লাম সই মুসলিমে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে সিয়াম ইয়ৌমি আশুরা أحتسب على الله أن يكفر السنة التي قبله আমি আশা করি আশুরা সিয়াম এর কারণে আল্লাহ রাব্বুল আলমিন পূর্ববর্তী পিছনের আহ, এক বছরের গুণ আল্লাহ রাব্বুল আলম মাফ করে দিয়ে দিবেন সবিরা গুণা যদি কেউ বিশুদ্ধ তোবা করে তাহলে তো তার কবিরা গুণা সবিরা গুণা সব কিছু আল্লাহ মাফ করে দেবেন এটা হলো আপনার আশুরা সেয়ানের ফজিলত এরপর নবী করিম সাল আলি সাল্লাম কী জন্য এই আশুরা সেয়াম রেখেছেন এটা নিয়ে আমরা আলোচনাগুলো সংক্ষিপ্তভাবে যেহেতু এখানে বেশি লম্বা করা যাবে না এই জন্য সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন ইনশাআল্লাহ তালা নবী করিম সাল্লাহ সাল্লাম মদিনার হিজরতের পরে তিনি এই দিনে সেরাম পালনের জন্য মুসলিমদেরকেও নির্দেশ দেন যখন তিনি মদিনাতে আসেন যখন তিনি মদিনাতে আসেন দেখতেছেন যে ইহুদিরা এই মহরম মাসের দশ তারিখে সেয়াম পালন করে ইহুদিরা তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেন যেমনটি ইবনা আব্বাস রাদিউল্লাহ আনহুমা থেকে বর্ণিত সো হাদিস সই বোখারে রয়েছে সই মুসলিমে রয়েছে মানে দুই গ্রন্থে রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যে ইন্না রসুল্লাহ আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কদিম আল মদিনা নবী করিম সাল্লাহ সাল্লাম মদিনা এসে দেখেন যে ইউদিরা আশুরার দিন সিয়াম পালন করতেছে যে হাজা ইয়মুন আউদ্দিন এটা হলো মহান একটি দিবস মহান আনন্দের একটি দিবস সেটা হলো আতজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরান তারা বলেন যে আমরা এই দিনে এই জন্যই শ্যাম পালন করি এই দিনে মুসা আলাইহিস সালাম শ্যাম পালন করছেন এবং এই দিনে মুসা আলাইসাল্লামকে পরিত্রাণ দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে মানে এই দিনে ফেরাউনকে ধ্বংস করা হয়েছিল এই জন্য শুক্রানা আল্লাহর সুক্রিয়া আদায় স্বরূপ মুসা আলাইসাল্লাম এই দিনে সিয়াম পালন করছেন এই জন্য আমরা এই দিনে সিয়াম পালন করতেছি এটা আমাদের জন্য আনন্দের দিন এই জন্য আমরা সিয়াম পালন করতেছি কৃতজ্ঞ স্বরূপ আল্লাহর সুক্রিয়া স্বরূপ আমরা এই দিনে শ্যাম পালন করতেছি তখন নবীগরি সাল আলি সাল্লাম বলছেন ফানাহনু আহাক্ক ও আউলা বি মুসা মিনকুম ফাসমাহু রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ও আমার বি সিয়ামিহি তখন নবী করিম সাল্লাম বলছে যে মুসা আলাইসাল্লামকে শ্যাম পালন করছে এই জন্য তোমরা শ্যাম পালন করতেছ এখন তোমাদের থেকে বেশি অধিকার রাখি আমরা মুসা আলাহিসাল্লামের উপর অতএব আমরাও শ্যাম পালন করব এমন নবী করিম সাল্লাম শ্যাম পালন করছেন এমন আদর্শ দিয়েছেন শ্যাম পালন করার জন্য তাহলে আসল ঘটনা হলো আশুরা শ্যাম আসল ঘটনা হলো এটা যেটা আমাদের দেশে অনেক মানুষ জানে না জানবে কিভাবে ওই যে যিনি আলোচনা করেন মানে বক্তা যিনি আলোচনা খতিব মানে খতিব সাহেব মিম্বরে দাঁড়িয়ে কথা বলতেছে বা বসে কথা বলতেছে উনি কিন্তু এই ঘটনাগুলো আশারো শ্যাম কেন পালন করা হয় কি উদ্দেশ্যে এগুলো কিন্তু তিনি বয়ান করেন না বয়ান করা প্রয়োজন মনে করেন না অনেকে জানে অনেকে জানও বয়ান করে না শুধু কারবালার ইতিহাস বলা কারবালার ইতিহাস আমাদের জন্য নির্মমভাবে শহীদ করা হয়েছে হোসান নদী আনহুকে এতে আমরা আসলে খুবই মর্মাহত খুবই একটি কষ্টের খুবই একটি আপনার বেদনার একটি ঘটনা যে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম প্রিয় নাতিকে এভাবে ডেকে নিয়ে ধোকা দিয়ে তাকে ওখানে শহীদ করে দেওয়া হয়েছিল এতে মুসলিম জাতি মম্মাহিত অবশ্য এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই কিন্তু আসল ঘটনা হলো কারবালাকে কারবালাকে নিয়ে নয় আমরা ওই দিন হোসেন রদিউল্লাহকে শহীদ করা হয়েছিল মহরম মাসের দশ তারিখে সেদিন কিভাবে মুসলিম শ্যাম পালন করতে পারে সেভাবে কিভাবে মুসলিম আনন্দ করতে পারে নবী করিম সাল্লি সাল্লাম এই দিনে আনন্দ করছেন এই দিনে শ্যাম পালন করছে এই জন্য মুসা আলাইসাল্লাম শোকানা হিসেবে আল্লাহর শ্যাম পালন করছেন তারাই ধারাবাহিকতায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শ্যাম পালন করছেন কিন্তু এর সাথে কারবলার কোনো সম্পর্ক নাই কারবলার ঘটনা হয় নবী করিম সাল্লা সাল্লাম মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরে মানে একশো একষট্টি হিজড়িতে মরম মাসের দশ তারিখে একষট্টি হিজড়িতে নবী করিম সাল্লা সাল্লাম মৃত্যুর পঞ্চাশ বছর পরে কারবালার ঘটনা ঘটে আর এই হাদিস নবী করিম সাল্লাম জীবদ্দশা তিনি বলে গেছেন শ্যাম পালন করার জন্য বলছেন আদেশ দিয়েছেন নিজেও রেখেছেন নবী করি সাল্লাম রেখেছেন তাহলে ঘটনা হলো মেন ঘটনা হলো ফেরাউনকে এই দিনে ধ্বংস করা হয়েছিল মুসা আলাইসাল্লাম শুক্রানা শ্যাম পালন করছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামও শুক্রানা শ্যাম পালন করছে এই জন্য তাই দাঁড়িয়ে তা আমরা শ্যাম পালন করব অতএব যেটা ভুল বোঝানো হচ্ছে ভুল পদ্ধতিতে এটার চালু করা দেওয়া হচ্ছে আমরা এই দিনে হোসেন রাজি আল্লাহ আনুর যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেটা বয়ান করেন কোনো সমস্যা নাই সত্য ঘটনা বয়ন করেন এটার বিরুদ্ধেও মিথ্যা ঘটনা বয়ন করে মিথ্যা ইতিহাস বয়ান করে অনেক বাড়াবাড়ি করে হ্যাঁ অনেক গুলু করে এই ইতিহাসের হোসেন নদীউল্লাহ আনুর করবালার কারবালার ইতিহাসকেও অনেক বিকৃতি করে ফেলেছে অনেক মিথ্যা ঢুকিয়ে দেওয়া হয়েছে বলেন সমস্যা নাই তবে সত্য ইতিহাসটা বলে যেবার যে ঘটনা ঘটেছিল সত্য সেটাই মানুষের কাছে উপস্থাপনা করেন কিন্তু আপনার মূল বিষয়টা বলতে হবে মানুষকে যে এই দিনের কারবালার বিষয়টার সম্পর্কিত নয় এই দিনে হলো মুসা আল্লাহ ইসলামের বিষয়টা মানে ফেরাউনকে ধ্বংস করা হয়েছিল এই বিষয়টা হলো মেন আল্লাহ রব্বুল্লাহ আমাদের বোঝাতে হবে দান করে এই জন্য বিবরী সাল্লাহ আলাইসাল্লাম এই দিনে শ্যাম পালন করতেন যখন সাহাবা সাহাবাকার নদী আল্লাহ আজমাইন বলছেন রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লাহ আমরা দশ তারিখে শ্যাম পালন করতেছি উদিরা পালন করতেছে আমরা তো বলছেন মান্তাসব বা মিন পাবুয়া মিনহু যে জাতি যে জাতি সাদস্য অবলম্বন করবে সে জাতি সে জাতির অন্তর্ভুক্ত ইহুদির সাথে তো আমাদের সাদস্য হয়ে যাইতেছে তখন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলছেন ঠিক আছে আমি যদি আগামী আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখ হচ্ছে আমি পালন করব তাহলে নয় দশ নয় দশ অথবা নয় দশ এগারো কেউ তিনটা কিলো রাখতে পারবেন নয় দশ এগারো অথবা ন দশ এভাবে রাখবেন শ্যাম পালন করার জন্য নিজে রাখবেন আপনাদের পরিবার পরিবর্তনকে এই আসুরের শ্যাম পালন করার জন্য উদ্বুদ্ধ করবেন বিশেষ করে এই মাসে যে আইয়ামে বিসির শ্যাম আছে সেগুলো করবেন সোমবার বৃহস্পতিবারের শ্যাম রয়েছে সেগুলো পালন করার চেষ্টা করবেন জাতির মাঝে সত্য ঘটনা মানুষের কাছে পৌঁছে দেন পৌঁছে দেওয়ার চেষ্টা করেন যাতে করে আমাদের একজন দুজন থেকে একজন থেকে আরেকজন জানতে পারে এমনিভাবে হকের দাওয়াত পৌঁছবে সত্যের দাওয়াত পৌঁছবে মানুষের কাছে নিজে আমল করতে হবে অন্যকেও বলতে হবে এই আসুরের সিয়ামের ফজিলত সম্পর্কে মানুষকে জানিয়ে দিতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে সবাইকে আসুরের সিয়াম পালন করা তৌফিক দান করে